কে আমরা কনভারসেশন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন দেখব এটা আমরা বলতে পারি সেলস অ্যাড ক্যাম্পেইনের ভিতরে পড়ে তো আমরা দেখি কিভাবে করতে হয় পিক্সেল সেট করছেন কে কে আমাকে একটু বলেন তো পিক্সেল কি সেট করতে পারছেন হ্যালো সবাই চুপচাপ কাজ না করলে আমি শিখে কি করব বলেন ভাই ডিজিটাল সেটআপ করতে না ডোমেইন হোস্টিং লাগবে আমি তো আপাতত আপনাদের একটা একটা ভিডিও দিছিলাম যে ওইখানের ভিতরে ফ্রিতে ডোমেন হোস্টিং পাবেন ইউজ করার জন্য জাস্ট তাহলে তো তাহলে কেমন হইলো ওকে যাই হোক আমি আপাতত দেখায় যাই দেখেন কিভাবে কাজ করে তো আমরা প্রথমেই চলে যাব হচ্ছে আমাদের অ্যাড ক্যাম্পেনের এখানে আমরা এখান থেকে চেক করব আগে আমাদের ওয়েবসাইটে বা আপনার ক্লায়েন্টে যদি ওয়েবসাইটটা দেয় সেটার ভিতরে আগে পিকজেল আছে কিনা সেটা দেখার জন্য আমাদের একটা এক্সটেকশন লাগবে নাম হচ্ছে ফেসবুক পিকজেল হেল্পার এটা আমার ইনস্টল করা আছে এটা হচ্ছে একটা এক্সটেকশন আপনিও পাওয়া যাবেন ক্রম ব্রাউজার অথবা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন এটা তো আমি এটা এখে এখানে আসার পরে আমি ওয়েবসাইটের উপরে এটা পেস্ট করব বা আমি এখানে ক্লিক করলে দেখা যাবে এখানে দুইটা আমাদের পিক্সেল দেখাচ্ছে একটা হচ্ছে তেরাশি আর একটা হচ্ছে ষোলো লাস্টে এই দুইটা পিক্সেল আমি সেট করছি গত ক্লাসে একটা নাম হচ্ছে মহি <laughs> বা মাহি যাই হোক আর একটা হচ্ছে নিউ লাইফ লার্নিং আইটি দুইটা পিক্সেল কিন্তু এখানে আমি সেট করছি তো আমার আমরা যেটা করব এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আপনি যে অ্যাড ম্যানেজার থেকে মূলত বিজ্ঞাপনটা রান করতেছেন এবং যে অ্যাড ম্যানেজার থেকে আপনার পিকজেলটা আছে সে অ্যাড ম্যানেজার থেকেই মূলত আপনাকে অ্যাক্সেসটা দিতে হবে যে আপনি পিকজেলে মূলত পিক্সেলটার অ্যাক্সেস দিতে হবে যে এইখান থেকে আমি বিজ্ঞাপনটা রান করতে চাচ্ছি এখানে দেখেন লেখা আছে বিজনেস সেটিংস আমরা বিজনেস সেটিংসে চলে যাব আমরা গতকালকে দেখাইছিলাম এখান থেকে আমরা চলে যাব ধরেন ফ্যাশন আয়ো এখানে হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আমরা এখানে এখানে মেবি সেট করছিলাম তো দেখি এখানে আমাদের পিকজেল সেট হয়েছে কিনা আমরা সরাসরি চলে যাব কোথায় আমরা সরাসরি চলে যাব ডাটা সোর্সে আমরা ডাটা সোর্স থেকে আমরা পিকজেলটা দেখছিলাম যে আমাদের পিকজেল আছে কিনা এখানে দেখেন আমার টোটাল দুইটা তিনটা পিকজেল আছে একটা হচ্ছে মুহি আর একটা হচ্ছে new life learning IT institute যখন ধরেন আপনার কোনো পিকজেল আপনি এখান থেকে ধরেন পারমিশন দিবেন যে বিজ্ঞাপনের জন্য তাহলে আমরা যেটা করব এখান থেকে এটাতে ক্লিক করার পরে দেখেন অ্যাড টু অ্যাসেস্ট এখানে আমরা ক্লিক করব হ্যাঁ ক্লিক করার পরে এখান থেকে আমরা এটা টিক করে দিয়ে অ্যাড করে দেব ডান তারপরে আপনি চাইলে আরও যদি কোনো মানে অনেকজনের যদি কোনো পারমিশন দরকার পড়ে পিপলে সেটাও আপনি এখান থেকে অ্যাড টু এটা করে দিয়ে সমস্ত অল দিয়ে দিয়ে অ্যাড করে দিবেন অ্যাসাইন করে দিবেন এগুলো এগুলো করা শেষ হইলে এবং আপনি যে বিজ্ঞাপনগুলো রান করতেছেন সেটার এ টু যেটা আমরা কোথায় পাবো বা মানুষ কোথা থেকে কি করতেছে সবই আমরা এখান থেকে দেখব তার আগে আমরা বিজ্ঞাপনটা আগে শুরু করি তো আমরা এখান থেকে সরাসরি চলে যাব অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্ট থেকে আমরা এখানে দেখি আমাদের কোন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট এটা আমাদের এখানে তিনটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আছে দেখি এটা কোনটা ওকে ফ্যাশন আয়ো তো আমরা সরাসরি এখানে চলে যাব ক্রিয়েটে ক্রিয়েট এখানে ক্লিক করব ক্রিয়েট এখান থেকে আমরা মোটামুটি অ্যাওয়ারনেসের অ্যাড ক্যাম্পেন দুই একটা দেখছি ট্রাফিক দেখেছি এঙ্গেজমেন্ট দেখছি অ্যাপ প্রমোশন দেখছি লিডেরটা এখনও দেখা হয় না লিডেরটা আমরা নেক্সট ক্লাসে দেখবো আপাতত আমরা এটাতে সবথেকে বেশি এই অ্যাড ক্যাম্পেইনটা রান করা হয় যাদের ই কমার্স অথবা ও কমার্স প্রোডাক্ট আছে শপিফাই স্টোর আছে তাদের মূলত এই বিজ্ঞাপনটা সবথেকে বেশি রান করার দরকার পড়ে মানে সরাসরি প্রোডাক্ট সেলের বিজ্ঞাপন যেটা আমরা বলে থাকি তো আমরা এখানে দুই ধরনের দুই তিন ধরনের বিজ্ঞাপন রান করতে পারো সেলস যেমন কনভারসেশন সেলস কনভারসেশন বিজ্ঞাপন এবং catalogue sales or Messenger Instagram কলসের জন্য ওকে তো আমরা যেহেতু এখান থেকে আজকে রান করব হচ্ছে সেলস থেকে আমরা কনভারসেশন বিজ্ঞাপনটা রান করব এখানে আমরা ক্লিক করব যেহেতু আমাদের পিকজেল অলরেডি সেট ওকে আমরা এখান থেকে কন্টিনিউ করব তো ধরেন আমি যেহেতু আমার একটা ধরেন ওয়েবসাইট আছে আমি ধরেন আমার নিজের ওয়েবসাইটের নামেই করলাম new life life IT okay new life learning okay learning আইটিতে দিই লার্নিং আইটি ধরেন এটা হচ্ছে আমার একটা আমার একটা নাম দিয়ে দিলাম এখানে আমার বিজ্ঞাপনের একটা নাম দিয়ে দিবেন এখানে আপনার যা খুশি দিতে পারেন এখানে হচ্ছে স্পেশাল ক্যাটাগরি বলতে আমরা যেটা বুঝি ধরেন আপনার যদি কোনো ইললিগাল কোনো কিছু থাকে যেমন যেটা সরাসরি আমাদের ফেসবুকের ভিতরে বিজ্ঞাপন রান করতে দিবে না যেমন পলিটিক্স বিষয় নিয়ে এবং বিভিন্ন মার্জুয়া মানে ক্যাসিনো মানে ড্রাগস এগুলো এই ধরনের কোনো বিজ্ঞাপন কিন্তু আমরা সরাসরি বিজ্ঞাপনে রান করতে পারবো না কিন্তু ক্যাটালগ থেকে স্পেশাল ক্যাটাগরিতে আমরা বিজ্ঞাপনগুলো রান করতে পারবো যদিও এটা হাজারে একটা অ্যাডওয়াশ কিনা সন্দেহজনক আমরা আজ পর্যন্ত পাই নাই তো আমরা এরাই স্কিপ করে চলে যাব এখানে বাকি সব স্যাম থাকবে আমরা অ্যাডভান্স ক্যাম্পেইন এখান থেকে সেট আপ করবো না এবিসি টেস্ট আমরা একটা ক্লাসে দেখব তো আপাতত এগুলো স্কিপ করে আমরা নেক্সটে চলে যাব তো এখানে আপনি সেমভাবে আরেকটা নাম দিবেন আমরা এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে অ্যাডসেট নাম্বার টু এখানে আমরা দিয়ে দিতে পারি ধরেন a new life learning learning IT two এটা একটা দিয়ে দিলাম এমনি একটা নাম দিয়ে দিলাম এটা কিছু যায় আসে না আপনি যা খুশি দিতে পারেন তো এটা দেওয়ার পরে এবার এখানে আপনি কোথায় ট্রাফিকগুলো বা মানুষগুলো কোথায় নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ওয়েবসাইটে এটা আমরা যখন এই অ্যাডগুলো রান করে মূলত যাদের কোনো বিজনেস ওয়েবসাইট থাকে যেমন শপ ও কমার্স আমি আগেই বলছি এরকম যদি কোনো বিজনেস থাকে তাহলে এটা অবশ্যই ওয়েবসাইটে চলে যাবে ওকে ওয়েবসাইট তো আমরা ওয়েবসাইটটাই দিয়ে দেবো এখানে বলা আছে drive drive sales and conversation on your website মানে ট্রাফিক কোথায় যাবে সরাসরি বলে দিছে সেলসের জন্য সেটা হচ্ছে ওয়েবসাইটে চলে যাবে তো এটা আমরা ঠিক করব এবার আসি হচ্ছে এখান থেকে আমরা আমাদের পিকজেলটা দেখব পিকজেল পিকজেল দেখেন এখানে একটা নিয়ে নিছে তেরাশি আমাদের ওয়েবসাইটে কোনটা এটা অটোমেটিকলি কিন্তু ওয়েবসাইটে এটা নিয়ে নিছে দেখেন আমাদের ওয়েবসাইট দেখছিলাম তেরাশি একটা পিকজেল দেখেন তেরাশি এটা এই পিকজেলটা ফেসবুক নিয়ে নিছে ঠিক আছে নামের সাথে মিলে গেছে নিয়ে নিছে এবার আসি হচ্ছে ইভেন্ট ইভেন্টটা আমরা এখান থেকে একটা ইভেন্ট ইভেন্টের একটা ই সেট করে দিব যে এটার মানে হচ্ছে আপনি চাইলে নির্দিষ্ট করে আপনি যে কোনো একটা জায়গায় মানে ট্রাফিকের কার্যকলাপ ই কালেক্ট করতে পারবেন ধরেন কেউ আছে আপনার প্রোডাক্টটা কিনতে কিনবে হ্যাঁ জাস্ট অ্যাড টু কাট করে চলে গেছে তো আপনি যদি এরকম পার্সনকে যদি আপনি পরবর্তীতে টার্গেটিং করতে চান তাহলে আপনি ধরেন এটা রান করতে হবে মানে এটা সিলেক্ট করতে হবে ধরেন কেউ আছে অ্যাড এ পেমেন্ট ইনফো এটা কমপ্লিট করছে তারপরে কি চলে গেছে কিন্তু প্রোডাক্ট কিনে নেয় এরকম যদি হয় তাহলে এখানে হবে ধরেন রেজিস্ট্রেশন করছে অ্যাড টু উইজেট করছে ডোনেট ডোনেট যারা করছে পার্সেস কেউ আছে পার্সেস করছে সার্চ করছে মানে এরকম চাইলে সাবস্ক্রিপশন করছে এরকম যদি কোনো জিনিস থাকে বা এরকম মানুষগুলো যদি আপনি চান যে কেউ আমার প্রোডাক্টটা পারচেস করছে তাহলে আমি তাদের ইনফরমেশনগুলো বা তাদের কাছে আমি মানে চাচ্ছি তাদের বিষয়বস্তুগুলো আমি চাচ্ছি টোটাল কথা হচ্ছে তাদের সমস্ত কিছু আমি দেখবো হ্যাঁ তো যারা যারা পার্সেস করছে তাদেরকে আমি চাচ্ছি ওকে আমি এটা ধরেন দিয়ে দিলাম এখানে বলতেছে this event has been has been এখানে এখানে একটা জিনিস বলছে এটা হচ্ছে আইওস আর এখানে হচ্ছে এটা হচ্ছে ট্র্যাকিং করার জন্য কিছু কিছু ডিভাইস এখানে ফেসবুক অ্যালাউ করে না ঠিক আছে এই পিক্সেলের ভিতরে এই ডিভাইসটা মানে আইওস অ্যান্ড্রয়েড বা আমরা যে অ্যাপেল বলি থাকি ওইটা এখানে অ্যালাউ করতেছে না হ্যাঁ সেই জন্য এরকম আসতেছে আপনি চাইলে এটা এরকম ব্রেকআপ বিজ্ঞাপন চালাইতে পারেন কোনো সমস্যা নাই তো আমরা এরকমই রাখবো এটার জন্য আলাদা কোনো কিছু তৈরি করব না আর যাদের আইএস আছে থাক সমস্যা নাই আমরা আইএস ট্র্যাকিং করতেছি না আপাতত ওকে তো এটা এরকমই রাখতে পারেন কোনো কিছু যায় আসে না তো এখানে সেট আছে চাইলে আপনি সেট করতে পারেন ম্যানুয়ালি এগুলো করাই আছে ইভেন্টে এগুলো লাগবে না আপাতত এখান থেকে আমরা একটা বাজেট মানে বাজেট দিয়ে দিব ধরেন একটা ডেলি বাজেট বিশ ডলার এটা তো আমি দেখাইছি এত বারবার কিছু করার নাই তো এবার আসি হচ্ছে স্টার্ট ডেট কয় তারিখ থেকে শুরু হবে এটাও সেম ধরেন এখানে আপনি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে কাস্টম অডিয়েন্স তার আগে আমরা কাস্টম অডিয়েন্স একটা অডিয়েন্স আপনি তৈরি করলেন সেটা আপনি সেভ করে আরেকটা বিজ্ঞাপনের জায়গায় কিন্তু ইউজ করতে পারবেন ঠিক আছে এখানে সিস্টেম আছে তো আমরা লুক লাইক অডিয়েন্স এটা আমাদের লাগবে না আপাতত আমরা এখান থেকে সরাসরি লোকেশনটা সিলেক্ট করি ধরেন আমার লোকেশন হচ্ছে ইউএস বা বাংলাদেশি দিয়ে দিলাম আপাতত বাংলাদেশের জন্য বিজ্ঞাপন এটা বয়সটা দিয়ে দিলাম আমার সব থেকে আমার ওয়েবসাইটে চলে আসে হচ্ছে পাঁচচল্লিশ থেকে আঠারো থেকে পাঁচচল্লিশ বছর পর্যন্ত বেস্ট অডিয়েন্স তো আমরা এখান থেকে জেন্ডারটা দিয়ে দিব হচ্ছে ওয়াল জেন্ডার টার্গেটিং দিয়ে দিলাম হচ্ছে ধরেন ডিজিটাল মার্কেটিংয়ে যারা ইন্টারেস্টেড আছে তাদেরকে আমি চাচ্ছি ডিজিটাল মার্কেটিং দেখি পাই কিনা digital marketing digital marketing okay interested আছে এটা লাগবে ধরেন আমি চাচ্ছি যদি আপনার প্রোডাক্ট হয় তাহলে ওই প্রোডাক্ট রিলেটেড অডিয়েন্সগুলো আপনাকে বা ইন্টারেস্টেড পার্সনগুলো খুঁজে বের করতে হবে ওইগুলো আমি একটা টুলস দেখাইছি টার্গেটিং টুলস ওইটার মাধ্যমে কিন্তু ফাইন্ড করতে পারবেন ধরেন ফেসবুকে যারা ইন্টারেস্টেড ফেসবুক মার্কেটিংয়ের উপর তাদেরকে আমি চাচ্ছি ফেসবুক মার্কেটিং মার্কেটিং দেখি পাই কিনা মার্কেটিং এখানে দেখেন বিহেভিয়ারের ভিতরে কী কী আসছে দেখেন যারা যারা ফেসবুকের পেজে অ্যাডমিন আছে তাদেরকেও আমি কিন্তু টার্গেট করতে পারবো ঠিক আছে Facebook page admin Facebook page admin business page admin এখানে সব কিছু বিহেভিয়ার ভিতরে বসে ওকে এটা আমার কাছে পাইতেছে না এখন তো আমি ধরেন ইউটিউব দিয়ে দেখি ইউটিউবে কারা কারা আগ্রহী আছে ইউটিউব ইউটিউব মার্কেটিং দেখি ওকে ইউটিউবে কারা কারা আগ্রহী আছে YouTube job okay YouTube stem service okay YouTube road music YouTube ধরেন আমি ইউটিউবের মার্কেটিংয়ের কোনো কিছু পাইতেছি না আপাতত music award interested YouTube award music red TV okay YouTube marketing দেখি marketing YouTube marketing okay marketing strategy এগুলো চলে অ্যাফিলেট মার্কেটিং এগুলো চলে ওকে এগুলো আমি দিতে পারি তো মার্কেটিং আরও দেখি মার্কেটিংয়ের ভিতরে কী কী আছে যারা এগুলোতে আগ্রহী মার্কেটিং বিজনেস ওকে মার্কেটিং দিয়ে দিলাম আর বেশি কিছু দিলাম না আপাতত হ্যাঁ এটি থাকবে আমার সাথে যায় আর কি আপনি চাইলে আপনার উ কমার্সের প্রোডাক্টের ওই রিলেটেড যদি হয় সব রিলেটেড যেমন শো তারপরে মেয়েদের কসমেটিক্স এই ধরনের প্রোডাক্ট হলে তাহলে আপনি ওই ধরনের জিনিসগুলো আপনাকে এখানে টার্গেটিং করতে হবে তো ল্যাঙ্গুয়েজটা আপনি চাইলে এখানে অল ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতে পারেন যেমন USA language okay US English এটা দিয়ে দিতে পারেন তো এবার এখানে দেখেন একটু আমরা নিচের দিকে আসি ব্রাউজ ব্রাউজের এগুলো তো দেখাইছি ওকে তাহলে আমি look like audience targeting audience okay ন্যারোতে দেখতে পারি ইন্টারেস্টেড ইনক্লুড ওকে এটা লাগবে না এটা হচ্ছে আপনার প্ল্যাটফর্ম এগুলো তো আমি দেখাইছি পূর্বেই প্ল্যাটফর্মের কাজগুলো কী কি তো আপাতত এখানে কোনো আর কাজ নাই এটা আপনি চাইলে ম্যানুয়ালি সেট করতে পারেন অটোমেটিকলিও দিয়ে দিতে পারেন কিছু যায় আসে না তো আমরা আপাতত এগুলো স্কিপ করে যাই এখানে জিরো পার্সেন্ট আসলে কিছু মানে জিরো পার্সেন্ট আসলেও কিছু যায় আসে না ওকে এগুলোর কোনো ভ্যালু নাই যদিও এটা একজাক্টলি হয় না কখনো তো আমরা দেখি সি মরে কী কী আছে ওকে আর কিছু নাই আমরা নেক্সট করতে পারি তো এবার এখানে একটা নাম দিতে পারি আপাতত নিউ ওকে আইটি দেওয়ার পরে এবার আসি ফ্যাশন এখানে আপনার যে ফেসবুক পেজ যে ফেসবুক পেজ থেকে আপনি বিজ্ঞাপনটা রান করতে চাচ্ছেন সেরকম একটা ফেসবুক পেজ আপনি এখান থেকে সেট করতে হবে তো আমার এখানে খুব একটা নাই দেখি চোদ্দোটার মতো দেখা যাইতেছে দেখি আমার ইনস্টিটিউটেডটা আছে কিনা হ্যাঁ পাওয়া গেছে তো ওকে হয়ে গেছে তো এবার ইনস্টাগ্রাম থাকলে সেটা এখান থেকে কানেক্ট করে নিতে পারেন এখানে তো আমার ইনস্টাগ্রামটা আপাতত রাখতেছি না তো এবার আসি এখানে কয়েকটা জিনিস আছে যেমন ক্রিয়েট অ্যাড এগুলোও তো আমি বলছি যে নতুন একটা অ্যাড তৈরি করতে চাইলে সে অ্যাডটা এখান থেকে করতে হবে আর যদি ফেসবুকের পেজের যদি কোনো পোস্ট থাকে সেটাও আপনি এখান থেকে করতে পারবেন তো আপাতত এগুলো লাগতেছে না আপাতত ক্রিয়েট অ্যাড দিয়েই হবে সমস্যা নাই সিঙ্গেল ইমেজ সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিয়ে যদি বিজ্ঞাপন চালাতে চান তাহলে হবে ক্লোজাল অ্যাড দিয়ে যদি বিজ্ঞাপন চালাতে চান সেটাও করতে পারবেন আর ফেসবুকের যদি কালেকশন থাকে সেখান থেকে বিজ্ঞাপন চাইলে সেটাও করা যাবে তো আপাতত আমরা সিঙ্গেল পোস্ট দিয়েই চলবে সমস্যা নাই তো আমরা এবার নিচে আসি এখানে কিছু টেক্সট দিতে বলতেছে প্রাইমারি টেক্সট আমরা একটা ধরেন একটা ছবি নিয়ে আসি যে কোনো একটা দেখি দেখি কি নেওয়া যায় মাথার উপর দিয়ে যাবো আজকের গুলা ভালো করে দেখবেন বাসায় বইয়া বইয়া আবার ওকে আমরা একটা ইয়েতে চলে যাই এটা হচ্ছে আমার ইয়েরটা দেখাইতেছি বায়ারদেরও সেম হবে জাস্ট ছবি কন্টেন্ট অডিয়েন্সগুলো আলাদা আলাদা হবে আর ফার্স্ট অ্যাড আমরা নিজেরাই আর্ন করে দিব যদি কোনো ক্লায়েন্টের এরকম প্রবলেম হয় কাজ না করতে পারেন তো তো আমি কি করা যায় ধরেন এটাই দিয়ে দিলাম একটা দিয়ে দিলাম যেহেতু ইমেজ খুব একটা নাই এটাই আমি আপাতত দিয়ে দিব নেক্সট করি ওকে ওকে এটাই দিয়ে দিলাম অপটিমাইজেশন করতে বলতেছে দেখতেছি একটু পর তার আগে ওই দিকে কামগুলো করে নেই ধরেন এবার আসি প্রাইমারি টেক্স প্রাইমারি টেক্স এগুলো সব উপরের দিকে হয় প্রাইমারি টেক্স এটাই দিয়ে দিলাম আপাতত উপরে দেখাবে এটা হুম ধরেন আরেকটার নিচে কয়েকটা ই দিয়ে দিলাম এটা দিয়ে দেই এটা একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম ওকে উপরে টেক্স হয়ে গেল এবার আসি add to text option okay এখানে চাইলে আরও কিছু আমি অ্যাড করতে পারবো আপাতত দরকার নাই হেডলাইন হেডলাইনটা হচ্ছে এই নিচের দিকে আসে হ্যাঁ যেমন কোনো অ্যাপ মানে প্রোডাক্টের নিচে দেখতে পারবেন এটা ডিসপ্লে তো আমরা এইখান থেকে ডিসপ্লেটা মনে করেন হেডলাইনটা দিয়ে দিই হেডলাইন দিয়ে দিই ফ্রিতে কোর্স করুন ফ্রিতে free free digital sorry free digital marketing course now যদিও এটা কখনো সম্ভব না ঠিক আছে শুধু আমরা বলে দিলাম এটা হচ্ছে বিজ্ঞাপন দেয় যারা এরকম আকর্ষণীয় কোনো কিছু দেয় যার মাধ্যমে মানুষ কি সহজে ক্লিক করে এই যে দেখেন এই নিচের দিকে চলে আসে এটা ওকে এক সেকেন্ড এটা তো এখন আসলো না হেডলাইন তো ঠিকই আছে হেডলাইন নাও এই যে এখানে চলে আসার কথা এখনো আসে নাই আসবে সমস্যা নাই তো ট্র্যাকিং এবার আসি হচ্ছে এখানে দেখেন কিছু জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে বাটন বাটনটা আমরা দেখি এখান থেকে কী দেওয়া যায় ধরেন আমি চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে যেন সরাসরি চলে যেতে পারে অথবা বাই করতে পারে বা টিকিট যে কোনো আপনি বাটন আপনার রিলেটেড বাটনগুলো আপনি দিতে পারেন সাইন আপ দিয়ে দিই আমি আপাতত আর যদি আপনার প্রোডাক্ট হয় তাহলে ধরেন অর্ডার নাও ক্লিক করলেই হয়ে যাবে অর্ডার নাও বাটন দিয়ে দিবেন এখান থেকে সরাসরি ধরেন ওই প্রোডাক্টের আপনি অর্ডার নাওয়ের যে অপশনটা সেটা দিয়ে দিতে পারেন যেমন কেমন হতে পারে ধরেন আমি আমাদের অল কোর্সে দেখে যাই ওকে ধরেন আমি এটাতে গেলাম আমি যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিতে পারি ধরেন এটা হচ্ছে চেক আউটের অপশনে নিয়ে দিতে পারি এখানে চেক আউটে যাই start course view cart okay এটা আমার তো সাইন আপ করাই আছে ধরেন আমার এটা একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের এখানে আমি না আমার লিঙ্কটা নিচের দিকে দিয়ে দিব সরাসরি এই যে ওয়েবসাইটের এটা দিয়ে দিব লিঙ্কটা সরাসরি লিঙ্কটা দিয়ে দিলাম এই এখানে ক্লিক করলে কিন্তু প্রোডাক্টের ওই অপশনে চলে যাবে শপ নাও হ্যাঁ এটা শপের অ্যাড্রেস দিতে পারেন অথবা ডাইরেক্ট আপনি ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিতে পারেন ওকে দেখি কোনো কিছু চেঞ্জ হয়ে দেখেন free digital marketing course order now হ্যাঁ এখানে ক্লিক করলে কিন্তু ওইখানে চলে যাবে সরাসরি তো এখানে কমপ্লিটলি হয়ে গেছে তো এখানে কিছু জিনিস আছে সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ফেসবুক ইভেন্ট এগুলো আপনি এখান থেকে দিতে পারেন অবশ্য এগুলো থেকে আপনি কিন্তু মানে কোন জায়গায় লোকগুলোকে নিতে চান সেখানে কিন্তু এগুলো লিঙ্ক দিয়ে দিতে পারেন ঠিক আছে তো আমরা যেহেতু ওয়েবসাইটে চাচ্ছি এগুলো আমাদের আপাতত দরকার নাই আমি মনে করি শপ আর ওয়েবসাইট যেহেতু মনে করি আমার শপটা হচ্ছে এটা তো তাহলে তো আর আমার নিচেকারগুলোর কোনো প্রয়োজন নাই ফেসবুক ইভেন্ট ওকে এগুলো লাগবে না ইভেন্টে যদি নিতে চান তাহলে ইভেন্টে চলে যাবে মানে আপনার ইভেন্ট থেকেও প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারবেন বা ইভেন্টের ভিতরেও প্রোডাক্টগুলো সেভ করে রাখতে পারবেন এগুলো আমি একটু পরে দেখাই নয় মাথার উপরটা চলে যাবে আপাতত আপনারা সহজভাবে বোঝেন যে আপনার ওয়েবসাইট বা আপনার যে ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের ভিতরে আপনি আপনাদের ক্লায়েন্টের যে প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টটা সেল করতে হবে সেই সেলের জন্য আপনাকে সেলসের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের লিঙ্কটা এখানে দিতে হবে জামালা শেষ ঠিক আছে এটা করা শেষ হলে দেখেন এখানে সরাসরি আমাদের পিকজেলটা এখানে দেখাচ্ছে সরাসরি আমরা যে পিকজেলটা সেট করছি সেটা এখানে দেখাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে দেখেন নিচেও পিকজেলের অটো এটাগুলো দেখাচ্ছে তো এগুলো কমপ্লিটলি হয়ে গেলে আপনি পাবলিশ করে দেবেন হ্যাঁ এবার ভালো করে আমরা চেক করতে পারি যে এটা কতদূর কি হইল প্রথম থেকে আপনি একটু ভালো করে চেক করবেন এগুলো ঠিকঠাক আছে কিনা দেখবেন যে এগুলো ঠিক আছে কিনা চেক করবেন এগুলো ঠিক আছে কিনা সব কিছু ঠিকঠাক হলে এগুলো পাবলিশ করে দিবেন এবার আসি হচ্ছে এই যে আমরা যে প্রোডাক্টগুলো ই করলাম পোস্ট করলাম যে এখানে ভিজিটরগুলো কোথায় কীরকমভাবে আসতেছে সেটা কোথায় থেকে দেখবো বা কিভাবে দেখব। সেটা যদি দেখতে চাই তাহলে আমরা সরাসরি চলে যাব হচ্ছে ধরেন এখানে চলে আসলাম বিজনেস সুইটে বিজনেস সুইটে চলে যাব ডাটা সোর্স ডাটা সোর্স থেকে চলে যাব হচ্ছে ইভেন্টসে ইভেন্টসে আসার পরে আমরা যে অ্যাডটা রান করছি এখান থেকে দেখেন ওপেন ইন ইভেন্ট ম্যানেজার হ্যাঁ এখান থেকেও আসতে পারেন আরও জায়গা আছে অনেক জায়গা আছে ইভেন্ট ম্যানেজারে যাওয়ার ইভেন্ট ম্যানেজার ইভেন্ট এই যে ইভেন্ট ম্যানেজার এখান থেকেও আসতে পারবেন তো আমরা ইভেন্ট ম্যানেজারে এখানে আসলাম এবার যে আমি যে বিজ্ঞাপনটা রান করছি সেটা হচ্ছে ধরেন পার্সেসের হ্যাঁ এবার কোন পিক্সেল থেকে করছি বা কোন ইভেন্ট ম্যানেজার থেকে করছি সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবো হ্যাঁ এবার এখানে যে আমি যে করছি সেটা ডাটা সোর্স কিন্তু আমার এখানে আসবে ধরেন ফ্যাশন আয়তে আমি করছি বা ফ্যাশন আয়ের ইয়েতে করছি তো বা যে ইভেন্ট ম্যানেজার থেকে করবেন এটা সেই ইভেন্ট ম্যানেজারের এখানে সমস্ত ডাটা পেয়ে যাবেন ধরেন নিউ লাইফ লার্নিং আইটি এটা থেকে করা হয়েছে আমার ডোমেনটা এখানে কি কি আসবে আমার এখানে ইভেন্ট তৈরি করা হয়েছে ধরেন পেজ ভিউ আমার মানে ওয়েবসাইটের ভিতর থেকে যে কাস্টম ইভেন্টটা তৈরি করতে হয় সেটা এখানে করা নাই ধরেন এখানে দেখেন ইভেন্ট ব্রাউজ রিসিভ এখানে সমস্ত কিছু মানে পেজ ভিউ কতজন করছে টোটাল এগুলো সমস্ত কিছু ধরেন আপনি যা যা প্রয়োজন তাই তাই এখান থেকে আপনি পেয়ে যাবেন একদম সিম্পল ঠিক আছে তো ইভেন্ট ম্যানেজারটা একদিন ভালো করে বুঝাইতে হবে নয়তো মনে হচ্ছে না যে ইভেন্ট কি এগুলো নিয়ে ওকে আমরা দুইটা ই আছে একটা থেকে দেখতে পারো এটা এইমাত্র রান করলাম যদি আপনার বিজ্ঞাপনটা রান হয় তাহলে বিজ্ঞাপনের সমস্ত কিছু এখান থেকে দেখা যাবে আর যদি না হয় তাহলে ইভেন্ট ম্যানেজার তৈরি করতে হবে কি করে এগুলো তো দেখার দরকার ছিল হ্যাঁ ভালোভাবে তো আমরা একটা সময় ইভেন্ট ম্যানেজারটা দেখব কিভাবে কিভাবে কাজ করে তাহলে আর একটু পরিষ্কার হয়ে যাবে যেহেতু আমাদের আরও ক্লাস আছে তো আপাতত এখান থেকে দেখা যাবে এইভাবে হ্যাঁ ইভেন্ট ম্যানেজার থেকে আমরা সমস্ত কিছু দেখতে পারবো মানে এই যে এখানে যেমন দেখলাম ধরেন পেজ ভিউ যারা যারা পেজ ভিউ করবে তাদের ডিটেলসগুলো আমরা দেখতে পারবো এখানে যেমন অ্যাডের ভিতরে কিন্তু অনেকগুলো জিনিস আছে আমরা দেখছিলাম যে অ্যাড ম্যানেজারে যদি আমি যাই অ্যাড ম্যানেজার পিক্সেলের কাজটাই হচ্ছে ট্র্যাকিং করা আর ওই ধরেন ইভেন্টের কাজ হচ্ছে ধরেন হিস্ট্রি রাখা সহজ কথা ধরেন এটা হচ্ছে আমাদের অ্যাড আমাদের ওইখানে শুধু কি দেখাইতেছিল পেজ ভিউ এবার যদি আমি আমার অ্যাডের ভিতরে আসি ধরেন আমি পেজ ভিউ রাখবো না আমি দুই নাম্বারে চলে যাব অ্যাডসেটে অ্যাডসেটে আসার পরে এখান বা হ্যাঁ এখান থেকে আমরা দেখেন উপর দিকে আছে ওকে একটু এখানে দেখেন পার্সেস দিছি না আপনার এখানে এটা কেটে দিবেন এগুলো সেট করতে হবে এগুলো কিভাবে সেট করতে হবো এটা কাস্টমভাবে সেট করতে হয় এগুলো ঠিক আছে এগুলো কাস্টমভাবে ডাইনামিকভাবে সেট করতে হয় তো এই যে ধরেন ভিউ কন্টেন্ট কারা কারা ভিউ কন্টেন্ট আপনার যে ওয়েবসাইটটা আছে সেটার ভিতরে ভিউ করছে সেটা দেখার জন্য এখান থেকে আপনি এটা ক্রিয়েট করলেই হয়ে যাবে তাহলে যারা যারা ওই কাস্টম ভিউতে যাবে তারা তারা ওইখানে আমাদের ওই জায়গায় কিন্তু আমরা ইভেন্টের ভিতরে দেখতে পারবো কারা কারা ভিউ করছে ধরেন এখান থেকে সেট করে দিলেন সাবস্ক্রাইব করছে কেউ তাহলে আপনাকে ওইখানে আমরা দেখতে পারবো যে সাবস্ক্রাইব কারা কারা করছে ঠিক আছে সমস্ত কিছু ওইখানে আপনি দেখতে পারবেন আর পরবর্তীতে ট্র্যাকিং করতে পারবেন ট্র্যাকিং করে অ্যাডভার্টাইজিং রান করা যায় ঠিক আছে এখন তো মাথার উপর যাইতেছে সব আমি নিজেও বুঝতেছি <laughs> তো এগুলো আপাতত মনে রাখেন যে আপনার পিকজেলের মাধ্যমে আপনাকে মানে ট্র্যাকিং করবে আর এটার সমস্ত কিছু আপনি নিজে পার্সোনালি দেখতে পারবেন হচ্ছে ইভেন্ট থেকে ঠিক আছে হ্যালো তো আপাতত এইটুক মনে রাখেন বেশি কিছু রাখার দরকার নাই সব ভুলে যান আপাতত সব কিছু ভুলে যান মনে করেন পিকজেল থেকে আপনি ট্র্যাকিং করবেন আর ইভেন্ট থেকে ধরেন আপনি ই করবেন ওদের ডিটেলসগুলো বা আপনি দেখবেন যে কারা কারা ই করছে ইভেন্টের ভিতরে আপনি সমস্ত হিস্টোরি পাবেন ঠিক আছে এবার এটার কাজ হচ্ছে কনভারসেশন ইভেন্ট ইভেন্টের এখানে ধরেন আপনি এটা সেট আপ করছেন অ্যাড এ পেমেন্ট এখন ধরেন এখানে আইসা কেউ একজন আইসা করছে কি সাইন আপ করছে সব কিছু করে এখানে অ্যাড এ পেমেন্ট করছে তাহলে এই বাটনের ভিতরে যারা যারা ক্লিক করছে আমি যদি কাস্টম ইভেন্ট সেট আপ করি তাহলে এই বাটনের ভিতরে যারা ক্লিক করছে তাদের একটা হিস্টোরি আমাদের এই ইভেন্টের এখানে এসে দেখা যাবে এই যেমন এখানে একটা পেজ ভিউর একটা অ্যাক্টিভ আছে না সেমভাবে এখানে একটা ধরেন পে কার্ডে অ্যাড করছে বা ভিউ কার্ডে অ্যাড করছে এরকম একটা অপশন চলে যাবে আর টোটাল কতজন এটা করছে সেটা এখান থেকে দেখতে পারবেন বোঝা গেছে বিষয়টা হ্যালো ওকে সমস্যা নাই ইভেন্টটা আমি দেখামনি নেক্সট ক্লাসে জানো বুঝতে পারতেছি সবার মাথার উপর দিয়ে যাবে এটা খুবই মারাত্মক মারাত্মক লেভেলের ক্লাসটা মাথার উপর দিয়ে যাইব তো আপাতত মনে রাখার জন্য আমি সহজভাবে বলতেছি যে এটার কাজ কি এটার কাজটা কি তো আমরা ইভেন্টটা দেখলেই ইভেন্ট কিভাবে কাস্টম ইভেন্ট সেট করতে এগুলো দেখলে আরও পরিষ্কার হয়ে যাবে ধরেন আমাদের ইউটিউবে আমি এটা কেটে দিই আপাতত ধরেন আপনার একটা ইউটিউব আছে হ্যাঁ ইউটিউবের ভিতরে কতজন সাবস্ক্রাইবের কত আছে প্রতিদিন সেটা আপনি দেখেন কিভাবে অ্যানালাইটিক্সে যা দেখেন না আর এখানে সেম ধরেন আপনাকে ইভেন্টের মাধ্যমে শেষে দেখতে হবে যে কতজন ভিউ কাট করছে কতজন অ্যাড টু কাট করছে add to cart view cart এগুলো জিনিস কি আপনারা বুঝতে পারতেছেন কথা না বললে তো হবে না তাহলে তো আমি কিছুই বলবো না একটু কাট হচ্ছে কি ওয়েবসাইটের বাসায় ধরো আমার একটা প্রোডাক্ট কিনতে গেছো এই প্রোডাক্ট কেনার সময় ধরো দারাজে আমি যাই দারাজ ওকে দারাজে যাই তাহলে কাজ হবে ওকে এখানে আমি ধরেন দারাজে যাব ধরেন আমার একটা প্রোডাক্ট পছন্দ হয়েছে ধরেন এই প্রোডাক্টটা আমার পছন্দ হয়েছে এটা চোদ্দো হাজার তিনশো টাকার একটা প্রোডাক্ট অ্যাভারেজ তো ধরেন আমি কি করব এই প্রোডাক্টটা আমি এখান থেকে অ্যাড টু কাট করব দেখেন এখানে লেখা আছে তো অ্যাড টু কাট এটার কাজই হচ্ছে এটা যখন আপনি সমস্ত কিছু ধরেন আমি গুগল অ্যাকাউন্টটা সাইন আপ করি আগে তাহলেই আরও পরিষ্কার করে দিই পাঁচ মিনিটের ভিতরে ধরেন এটাতে আমি যাই আপাতত দেখছেন মানে গোড়াতেই সমস্যা তাহলে তো বলতে হবে যে অ্যাড টু কার্ড জিনিসটা কি এগুলো না বললে তো আমি তো জোর করে আপনাদের বলবো এই যে যখন আমি অ্যাড টু কাটে ক্লিক করছি ওয়েবসাইটের এখানে কিন্তু দেখেন শপিং একটা হয়ে গেছে উপরের দিকে দেখেন একটা একটা ওই যে আমরা যেমন বাজারের টলি আছে না ওই আমরা বড় বড় শপে গেলে দেখতে পাই যে একটা করে ই দেয় বাজার করার জন্য একটা করে গাড়ির মতো একটা ইয়া দেয় কার্টের ই দেয় এটা হচ্ছে এটা তো আমরা যখন এটা অ্যাড টু কাট করছি ধরেন এটা হচ্ছে অ্যাড টু কাট এখানে চলে আসছে কিন্তু অ্যাড টু অ্যাড টু কার্ডে ক্লিক করার পরে কিন্তু এখানে চলে আসছে তো আমি এই প্রোডাক্ট আর কিনলাম না ধরেন এখানে আমার যে প্রোডাক্ট কিনতে টাকা দিতে হবে আমি কিনলাম না না কিনে আমি এখান থেকে বেরিয়ে আইসে পড়লাম ধরেন আমার কাছে এখন টাকা নেই আমার পছন্দ হয়েছে প্রোডাক্টটা আমি আপাতত অ্যাড টু কাট করে চলে আসছি হয়ে গেছে বিষয়টা এবার অ্যাড টু কাট বোঝা গেছে ধরেন এবার কেউ একজন পার্সেস করছে পার্সেস জিনিসটা কি ধরেন প্রোডাক্টটা কিনছে এখানে অ্যাড টু কার্ড টেবিল আমরা ক্লিক করি ক্লিক করার পরে এখানে প্রসেস টু চেক আউট এখানে আমরা ক্লিক করার পরে সমস্ত ইনফরমেশন চাইবো এগুলো দেওয়ার পর আপনি যখন পেমেন্ট করে দিবেন তাহলে প্রসেস মানে প্রসেস টু চেক আউটে ক্লিক করলে কিন্তু সমস্ত কিছু আমরা যারা অনলাইনে প্রোডাক্ট কিনি এগুলো সম্পর্কে সবাই আইডিয়া আছে যারা প্রোডাক্টগুলো কিনি তাদের যারা পারচেস করে এটার বলা হয় পারচেস কতজন প্রোডাক্টগুলো অর্ডার করছে বা কতজন প্রোডাক্টগুলো কিছু ওটার বলা পার্সেস যারা যারা পার্সেস করছে তাদের ডিটেলসগুলো আমি দেখতে পারবো আবার ধরেন কি একজন পেজ ভিজিট করছে ঠিক আছে পেজ ভিজিট করছে তাহলে ভিজিটর যারা যারা আছে তাদের একটা লিস্ট আমি পেয়ে যাব যে ভিজিট করছে কারা কারা তাদেরগুলো আমি হিস্ট্রি পেয়ে যাচ্ছি তারপরে ওখানে আরও কি দেখলাম চেক আউট দেখলাম একটা দেখি কি কি দেখাইলো এখানে ধরেন add to cart donate purchase এগুলো তো বললামই এগুলো সাবস্ক্রাইবার এগুলো ভিউ ভিউ কন্টেন্ট কেউ একজন ভিউ করছে একটা কন্টেন্টের উপর ধরেন আমি এই প্রোডাক্টটা এই প্রোডাক্টের উপরে এই ফোনের উপরে আমি চেক চেক আউট কার্ট এগুলো কোনো কিছুই করলাম না জাস্ট এই প্রোডাক্টটা আমি দেখলাম এখানে এসে ক্লিক করলাম ক্লিক করে আমি দেখলাম এই প্রোডাক্টটা প্রোডাক্ট সম্পর্কে ভালো করে পড়লাম যে হ্যাঁ এটা খুবই মোটামুটি ভালো আছে সমস্যা নাই তো টাকা পয়সা হাতে হইলে এই প্রোডাক্টটা কিনবো আমার কথা বুঝতেছেন কইরে আমি কেটে দিলাম চলে আসলাম এই পেজ থেকে এই যে কন্টেন্টটা আমি দেখলাম ভিউ করলাম এটাই হচ্ছে ভিউ কন্টেন্ট ঠিক আছে এটা কতজন করছে সেটা কিন্তু আমরা এই ভিউ কন্টেন্টের ভিতরে আমরা দেখতে পারবো ধরে সাবস্ক্রাইবার কতজন করছে সাবস্ক্রাইবার যারা করছে ট্রায়াল কতজন ইউজ করতেছে সেগুলো মানে টোটাল হিস্টোরি আপনার কাছে পেয়ে যাবেন এই কনভার্সেশন ইভেন্টের মাধ্যমে বুঝতেছেন ব্যাপারটা এবার ক্লিয়ার হয়েছে মাথায় তো এই হচ্ছে কাহিনী মাথার উপরে যাবে আপাতত আপনার একটা কাজ করেন পিকজেলটা আপাতত সেট আপ করেন যদিও এগুলো কাজ একটু মানে খুবই কঠিন ধরতে গেলে এই এই এই অ্যাড ক্যাম্পেইনটা এটা এই জন্য আমি লাস্টের দিকে রাখছি মানে তো আরেকটা আছে ওইটাও একটু কঠিন তারপরে আর সবগুলো সহজ তো আপাতত আপনারা ওই আমার ওই ভিডিওটা দেখবেন যে কীভাবে ফ্রিতে ডোমেন হোস্টিং নেওয়া যায় ওইটা দিয়ে আপাতত পিকজেলটা সেট আপ করা শিখে যান রেডিমেড তাহলে আর কোনো সমস্যা হলো না অথবা আমাদের আপাতত তো দুই তিনটা ডোমেন হোস্টিং কেনাই আছে তাহলে ওইটার ভিতরে প্র্যাকটিস করতে পারেন আপাতত তো এক একজনে আবার দেখা যাবে উলুট পালুট ওকে যাই হোক আপনারা এই করেন আপনারা নিজেরাই নিজেরাই ওই আমার যে সিস্টেমটা দেখা ওই সিস্টেমের ডোমেন হোস্টিং নিয়ে একটা পিক্সেল সেট করে এভাবে আপনারা জিনিসগুলো দেখেন একটু তাহলে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে আরও ক্লিয়ার হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমার ভিডিও আছে তো ফ্রিতে ডোমেন হোস্টিং কিভাবে নেবেন এগুলো হচ্ছে ওগুলা ডোমেন হোস্টিং বলতে শুধু আপনি ইউজ করার জন্য পার্সোনাল ইউজ করার জন্য এখানে বিজনেস পারপাসে ইউজ করতে পারবেন না ঠিক আছে আমি না ভিডিওটা আবার দিয়ে দিবনি আপনাদেরকে সমস্যা নাই তো এই হচ্ছে কাহিনি তো সমস্যা নয় ভিডিওটা আবার একটু কেয়ারফুলি দেখবেন আপনার কোনো কিছু বোঝার দরকার নাই আমি যেভাবে খালি অ্যাডটা রান করে গেছি জাস্ট ওইভাবে অ্যাডটা রান করেন ধরেন আপনার চেক টু কী কী আছে ওগুলো দেখার বিষয় নাই মানে ওইটা করলে কি হবে ওইটা করলে কি হবে অত কিছু জানার দরকার নাই এটা আস্তে আস্তে জেনে যাবেন একাই যখন আপনি প্রবলেমে পড়বেন তখন সব জেনে যাবেন তো আপাতত ওইভাবে অ্যাডটা রান করে দিবেন